বিদেশে গেছে বিদেশে গিয়ে কিছু পয়সা কামাই করে এনেছে এখন ও দেশ থেকে ওদেরকে টাকা দেওয়া হয় পঞ্চাশ রিয়াল করে না পাঁচশো রিয়াল করে দেওয়া হয় আর তোরা মসজিদে গিয়ে জোরে আমি বলবো ওই আলমের মতো তো আমরা বলতে পারি না বলবো না তা বলবো কেন এত লোক সে গেছে মদিনায় সে গেছিল মসজিদের আল্লাহ নবীর শহরের রাস্তা ছাড়ু দিতে কোরআনের হাফেজ তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্লাড দিয়ে এই কি বলে আদম ব্যাপারী আদম ব্যাপারী তাকে বলছে তোমাকে একটা হাসপাতালের মসজিদে চাকরি দেওয়া হবে তুমি হাফেজ মানুষ তুমি মদিনার একটা হাসপাতালের মসজিদ আছে ওই মসজিদে তোমাকে ইমাম বানানো হবে মদিনার হাসপাতালের মসজিদের ইমাম হবে এই আশা করে ওই বেচারা কোরআনের হাফেজ হাফেজি মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে সতেরো জন খাদেম ছিল তার পানি দাঁড়ালো হাফেজ সাহেবের সতেরোজন খাদেম ছিল শুধু খানা আর পানি আনার ছাত্ররা হাফেজ সাহেবকে ভক্তি শ্রদ্ধা করে খানা পানি খাওয়া করে হাত বন্ধ ধোয়া দেবে কারণ হাফেজ সাহেবের রাস্তা থাকবে ওকে নিজের ব্লক দিয়ে রাস্তা ধারুদার কাজে দিয়ে দিয়েছে তো এই খেতুর গাছের পরে বসে বসে কাঁদে আর ভাবে কোথায় ছিলাম আর কোথায় এলাম একদিন আমার কাছে লোক বলছে যে আমি তো কোরআনের হাফেজ আমাকে মসজিদের ইমাম বানাবে বলে নিয়ে এসে আমাকে এখন এই রাস্তা দারু দেওয়ার কাজে লাগিয়েছে আমি বললাম হাফেজ সাহেব এই ঝুলার উপর দিয়ে আল্লাহর নবী হেঁটে গেছেন এই মাটিতে আল্লাহর নবী নিঃশ্বাস ফেলেছেন এটা হলো আল্লাহর নবীর শহর এখানে কানাদার জাল ঢুকবে না এখানে প্লেগ রোগ ঢুকবে না এখানে কিয়ামত পর্যন্ত ইমাম দাদা থাকবে এখানে কানাদার চাল ঢুকতে পারবে না এখান থেকে কারো মৌত হয়ে যায় আল্লাহ নবী বলে আমি তাকে সুপারিশ করব তোমরা তুমি মদিনায় মরতে পারো তাহলে মদিনায় মরার চেষ্টা হাদিস বলছি এটা কোনো লালু গল্পের কথা নয় সহি বুখারীর হাদিস যদি তোমার মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব হয় তো মদিনায় মৃত্যুবরণ করো যারা মদিনায় মৃত্যুবরণ করবে আমি নবী তার জন্য সুপারিশ করবো তাই তো ওমর সারা জীবন দোয়া করতেন শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল আল্লাহ তুই তোমার রাস্তা আমাকে শহীদ হওয়ার সুযোগ দিও আর আমার তোমার রাসূলের শহরে পাঠাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোথায় শহীদ হওয়ার সুযোগ দিলে মসজিদের নববীর জায়নামাজে যেই জায়নামাজে দাঁড়িয়ে মানে যেই জায়গায় যেই মুসাল্লায় দাঁড়িয়ে সাইয়েদুল মুরসালিম ইমামতি করতেন আল্লাহ নবী সাল্লামের দাঁড়ানোর জায়গায় পদরের সালাত রত অবস্থায় আল্লাহ তার সাহায্য নসিব করেন আপনি আপনি নিজেকে ছোট মনে করবেন না আপনি নবীর শহর পরিষ্কার করতেছেন হাবিব সাহেব এতদিন খুব দুঃখের মধ্যে ছিল ওর দুঃখ এখন কমে গেছে যে মদিনার সব পরিষ্কার করার সুযোগ প্রয়োজনের নসিবে ধরবে একদম এই রাস্তা যেটুকু ওকে মেপে দেয় সুপারভাইজার ওইটুকু একদম পরিষ্কার করে ময়লাগুলি হাত দিয়ে তুলে তুলে ধরি ডাস্টবিনে ফেলে সুপারভাইজার এসে দেখে যে এইটুকু হাফেজ সাহেবের যেটুকু ভাগ এইটুকু জায়গা একদম ফাটফটা হয়ে আছে এতদিন তুই খেজুর গাছের বাগানের মধ্যে বসে বসে কান্দি আর বসে বসে খালি দুশ্চিন্তা করতি এখন তো তুই খুব প্রফুল্ল মন আর তোর কাজের গতি বেড়ে গেছে এত চমৎকার করে রাস্তা পরিষ্কার করে রেখেছিস এতদিনে আমি বলদিয়া কোম্পানির রাস্তা ছাড়ু দিতাম এখন আমি বুঝতে পেরেছি আমি আল্লাহ নবীর শহর পরিষ্কার করার কাজ আমি পেয়েছি কি হয়েছে তোমার কোরআনের ভাবে চলো সুপারভাইজার গাড়িতে তুলে নিয়ে ওকে নিয়ে হেড অফিসে টেলিফোন অপারেটর বানাই দিয়েছে আমাকে বলছে মাদানি সাহেব আপনার এই একদিনের নসিহতে আমি মোহাম্মদের সাথে নবীর শহর পরিষ্কার করেছি আর এর বরকতে ওই রাস্তা থেকে তুলে এনে আমাকে অফিসে টেলিফোন অপারেটর বানিয়ে দিয়েছে তারপরে আল্লাহ পাক দেখলেন যে এই লোকটা আমার নবীর শহর পরিষ্কার করে দিল আল্লাহ তার অন্তরটা সেরেক বেদাত থেকে পরিষ্কার করে একদম সচ্ছরা করে কোরআন এবং সুন্নাহ সঠিক বুধ আল্লাহ তাকে দান করে এখন কি বলবো যে লোকটা রাস্তা জানতে আরে রাস্তা জানতে অনেক তো বুঝেছে তুমি এতবার মুক্তি দিয়ে বোঝো না কেন এতবার আলেম হয় তুমি বোধ না কেন চল্লিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তুমি ওয়াজে যাও না কেন এক লাখ টাকা তোমার চুক্তি হয় কেন এত টাকা না হলে তোমার চা লাগে ওয়াজে চা লাগে না কেন ঘটনা নাকি সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আলেমদের দুর্নাম করতে আমরা চাই না কিন্তু বাস্তবতা খুব কঠিন একজন আলেম সাহেবকে চা দেওয়া হয়েছে চাটা একটু ঠান্ডা ছুঁয়ে মাসে মুদি ইয়ে গায়ে মুড়িদের গায়ে এটা কি এনেছে খায় নাকি মাসে গায়ে রসুলের তার কাছে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কনট্যাক্ট করার ওয়াসপতে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি উম্মত কে দাওয়াত দিয়েছেন কিভাবে রাসূল